গত চব্বিশে ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনের বিশ্বের সাময়িক অভিযান চালাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরশক্তি দেশ রাশিয়া দেশটি দাবি ইউক্রেন পূর্ব অঞ্চলীয় লুয়াংসো ও ড্যানেস্কা যা একত্রে ডানবাস বলা হয় অঞ্চলটিকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাই এর বিশেষ অভিযানের মূল লক্ষ্য যদিও এই অভিযানের শুরুতে ইউক্রেনের রাজধানী কিয়েব অভিমুখে আগ্রাসর হয়েছিল রুশ বাহিনী তবে পার্শ্ববর্তী বুচা শহরে গিয়ে প্রবল প্রতিরোধের মুখে পিছু হাঁটতে বাধ্য হয়েছিল রুশ বাহিনী পরে তারা ডানবাসে মনোযোগ দেওয়ার জন্য ঘোষণা দেয় অভিযান ইতিমধ্যে মরিয়পোক ও খরসান সহ বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী এরই মধ্যে রুশ সেনারা পূর্ব অঞ্চলীয় ডানবাসের প্রথম শহর সেভেরো নিয়াস্কো শহরে ঢুকে পড়েছে বলে সর্বশেষ খবরে জানা গেছে ডোনবাস এলাকার গুরুত্বপূর্ণ অবরুদ্ধ শহর সোমবে নাসিয়াস্কো প্রশাসনিক প্রধানকে উদ্বৃত্ত করে ইউক্রেনের একটি ওয়েবসাইটে সংবাদ দিয়েছে রাশিয়ার সৈনিক ন্যাভরুয়াদো এবং স্কাটাভিয়াস্কো নামে দুইটি এলাকা নিয়ে শহরটি ঢুকে পড়েছে তারা প্রায় একশো মিটার এলাকা দখল করে নিয়েছে বলেও দাবি করেছে ডোনবাস কেন রাশিয়ার জন্য এত গুরুত্বপূর্ণ আমরা আজকে তা জানতে চাচ্ছি রাশিয়া সোভিয়েত নিয়াস্কো শহরের দখল নিলে পুরা লুকানস্কো এলাকা তাদের দখলে চলে আসবে এবং এটি হবে রাশিয়ার জন্য একটি বড় কৌশলগত অর্জন লুহানস্কো ডেনবাক্সের একটি গুরুত্বপূর্ণ অঞ্চল এবং ইউক্রেনের ভারী শিল্প এলাকা প্রেসিডেন্ট পুতিন যখন ডোনবাসের কথা বলেন তখন তিনি ইউক্রেনের কয়লা ও ইস্পাত উৎপাদনকারী অঞ্চলের কথা উল্লেখ করেন ওই এলাকায় দক্ষিণ মরিয়পোক বন্দর শহর থেকে শুরু করে উত্তরে রুশ সীমান্ত পর্যন্ত বিস্তৃত পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটো মনে করে রাশিয়া এই অঞ্চল দখল করে নেওয়ার মাধ্যমে দনিনিয়াস্ক থেকে ক্রিমিয়া পর্যন্ত দক্ষিণ উপকূলে একটি স্থল করিডোর পর্যন্ত প্রতিষ্ঠা করতে চায় তারা ব্রিটেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রেয়াব ইউনাইটেড সোভিয়েত ইন্টারন্যাশনাল এবং রুশিং সোম ক্রাব ইভাংস বলেন মূল বিষয় হচ্ছে ইউক্রেন এই অঞ্চলকে ক্রোমিয়াল এর রুশ ভাষীদের অংশ হিসেবে চিহ্নিত করেছে যার অর্থ হচ্ছে এই অঞ্চলের ইউক্রেনের চেয়েও অনেক বেশি রাশিয়ার নাগরিক রয়েছে তবে এসব অঞ্চলে হয়তো রুশভাষী লোকেরাই বসবাস করে কিন্তু তারা এখন রুশপন্থী নয় ডোনবাস দখল করাকে রাশিয়া এখন চূড়ান্ত অগ্রাধিকার দিচ্ছে এবং ওখানকার কোনো রকম শর্ত রাশিয়ার আমলে নেবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী যেহেতু ডোনেস্কট এবং লুহানস্ক বিস্তৃত খাটলি সমৃদ্ধ এলাকা তাই এই এলাকার সঙ্গে রাশিয়ার একটি ঐতিহাসিক সমৃদ্ধ রয়েছে ফলে এই এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার যে কোনো মূল্যে নিতে চায় তাদের ভাষায় এই এলাকা তারা স্বাধীন করতে চায় রুশ পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন রুশ ফেডারেশন ডেনাস্কো এবং লুহানস্কো এলাকাকে স্বাধীন রাজ্য বলে স্বীকৃতি দিয়েছে এই দুই এলাকায় নিয়ন্ত্রণ গ্রহণ রাশিয়ার জন্য শর্তহীন অগ্রাধিকার ইউক্রেনও চাচ্ছে না যে এই এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায় কিন্তু এই এলাকার পতন তারা ঠেকাতে পারবে কি না সেটি এখন বড় প্রশ্ন